কথা শুনি কানাই বাসি ছেড়ে দিল সর্প হয়ে কালো বাসি রাধাকে দংশিল সামনে আপনার বক্সে চালাইবে আমি যখন রামতে বসি বন্ধু বাজাই বাসি বান্না আসছে না দুই চারজন এবার দেখলে অনেক কিছু খাবার দুই লাখ চানাই লাগবে এটা এবার মনে ছিল আশা রে আমার <laughs> বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের তোমরা আমায় কি বুঝাই ভাই আমি পুইড়া হইছি কয়লা বান্দর আছে আমাদের ধরিস সাইফুল ভাইয়ের ফোনটা আমাদের নিয়ে যাস এক কান কলা তোর জন্য ঘুষ দিলাম তোরেও আমি তো আওয়ামী করি ঘুষ হলো আমাদের রক্তে পুরুষ নির্যাতন আইনও তৈরি করতে হবে এবং পুরুষরাও যে আজ অবহেলিত লাঞ্ছিত উঠতে বসতে যেখানেই যাচ্ছে সেখানে এরা কলঙ্কের দাগ মাথায় নিচ্ছে এই কারণে পুরুষ নির্যাতন আইনও করা উচিত সরকারের কাছে মামা কিন্তু দাওয়াত দিয়ে দিচ্ছে মামা দাওয়াত দিয়ে দিছে মনে করবেন না যে সেই দাওয়াত দেবে বলে গেলাম না তো মামা দাওয়াত দিয়ে দিছে আপনারা চলে আসবেন সিলেটের রাতার কুলে দারুণ পরিবেশ মনোরম পরিবেশ চারিদিকে শুধু গাছ গাছ গাছ নিচে শুধু পানি পানি পানি আর উপরে শুধু দারুণ দারুণ পিকচার ওয়াও এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এক্সিলেন্ট একটা ব্যাপার স্যাপার সব মিলিয়ে আমরা খুব আনন্দে আছি ফুর্তিতে আছি আপনারাও সবসময় আনন্দে থাকুন ফুর্তিতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি এই বলে আমি আমার সংসার এটা শেষ করলাম মজা পাইছো না মজা আজকে সারা দিন রাত আটটার মধ্যে নটার মধ্যে বাথরুম গেলি আর দেখো আমাকে হোটেলে বুক করা নিয়ে চিন্তা এলো না মজা পাচ্ছি আর ওরে বুঝাই দেন দেখো soon.